وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এটা যদি কেউ ফজরের পর পরে এই সাইদুল ইস্তেফার মাগরিবের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায় আল্লাহ তার গুনাহ মাফ করে দেয় সুবহান মাগরিবের পর যদি কেউ পড়ে ফজরের আগ পর্যন্ত মারা যায় আল্লাহ তার গুনাহ মাফ করে দেয় সুবহান আজকে আমরা মাফ চেয়ে নিলাম আল্লাহ আমাদেরকে মাফ করে দিক সকলে বলি আমিন হাত উঠাই আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه إنك أنت الوهاب رب العالمين মাওলায়ে করিম আপনার শাহী আর মাকবুল দরবারে আমরা গুনাহগার গোলামেরা হাত তুলেছি অনেক বড় বড় গুনাহ করেছি বন্ধুর পাল্লায় পড়ে গুনাহ করেছি বড় ভাইয়ের পাল্লায় পড়ে গুণা করেছি শয়তানের অসোয়াশায় ধোকায় পড়ে গুণা করেছি যৌবনের তারনায় গুণা করে ফেলেছে রে মালিক কোরআন এই তাফসির মাহফিল থেকে আমলে সালেহের পরে আপনি দোয়া কবুল করেন নেক কাজের পরে আপনি দোয়া কবুল করেন বড় আশা বুকে লালন করে ধারণ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি রব্বুল আলমিন দয়া করে মায়া করে গুণাগারদের তামাম জীবনের গুণাগুলা মাফ করে দেন রব্বুল আলমিন যারা আমরা হাত তুলেছি আপনি নজর করে দেখেন শীতের মধ্যে বসা আপনার গোলামেরা দিনের কথাগুলো এতক্ষণ ধরে শুনল এতক্ষণ ধরে শুনে মানার জন্য মনস্থ করলো আল্লাহ আপনি প্রত্যেককে তৌফিক দিয়ে আমল করার সুযোগ করে দেন আল্লাহ রব্বুর আলমিন জানি না কার কার না জানি মানা মা যার নাই অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে মা যার অন্ধকার কবরের কবর বাসি হয়ে গেছে অন্ধকার কবরে মা যার ঘুমিয়ে আছে মায়ের কানের দুল নাকের ফুল হাতের বালা খুলে আল্লাহ কিন্তু মা আপনার গুনাগুলা খুলে আনতে পারি না দয়া করে মায়া করে মায়ের জীবনের গুণা মাফ করে জান্নাতি বানা রব্বুল আলামিন জানি না কার কার না জানি আব্বা না দয়া করে মায়া করে বাবার জীবনের গুণা মাফ করে জান্নাতি বানা রব্বুর আলমিন যারা আমরা হাত তুলেছি আপনি শিখিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বি